বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পদত্যাগ দাবি করে তাকে সাবেক ছাত্রদলের নেতা হিসেবে জানিয়ে ধিক্ষার জানান খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য সংবলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে তিনি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে তার ওই বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবিও উঠেছিল বিএনপি তার পদত্যাগ দাবি করে এর মধ্যে আজ রাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানালেন